Hello, uh, this is George. I'm from Shanghai Yasen Washing Equipment Company, and our company is specialized in doing uh, laundry equipment. Uh, now we are promoting this uh, coin laundry machine. And uh, my friend uh, Harun, he's from, he's from Bangladesh, and now we start our working for the uh, laundry, coin laundry business in Bangladesh. And I think uh, the coin laundry business will have a very good future uh, in Bangladesh and also in the Southeast uh, Asia. And so I hope we can have a nice cooperation in Bangladesh and support help each other to make good marketing and grow the business in Bangladesh. So my friend, in uh, Bangladesh, you, if you need anything about the laundry uh, machine, coin laundry machine, please contact my friend Hello in Bangladesh. আসসালামু আলাইকুম আমি দেলোর হোসেন হিরন ইউএসবিডি ভিশন এবং ফোর এফ এম এর পক্ষ থেকে দেশে এবং বিদেশে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার এক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কেমন কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আগের ভিডিওতে আমি বেশ কিছুদিন ধরে অনেকগুলি ভিডিওই আমাদের এই চ্যানেলে এ ফোর এফ এম চ্যানেলে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে দেশে বিদেশে অনেক মানুষ এই ভিডিওটি ওয়াচ করতেছে দেখে খুবই ভালো লাগছে এবং যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আমার এই ছোটো ভাই মামুন সরকারের ভিডিওটি দেখছেন সবাইকে আমার তরফ থেকে জানাই আন্তরিক আন্তরিক ধন্যবাদ এবং আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আপনাদের আমাদের এই চ্যানেলকে আপনারা সাপোর্ট করবেন আর আজকে আগের ভিডিওতে আমি বলছিলাম কি জন্য আমি বাংলা এই ব্যবসাটা এই লন্ড্রির ব্যবসাটা কী জন্য আমার মাথায় আসলো এবং কি কারণে আমার ইচ্ছা এই ব্যবসাটা করার জন্য আসলে এটা কি ওই একদিনে তো সব ভিডিওগুলি সব করা যায় না স্টেপ বাই স্টেপ এই জন্য আজকে আবার আরেকটা ভিডিও আপনাদের জন্য করতে করছি ঘটনা হলো এই ব্যবসাটা হলো সম্পূর্ণ হালাল ব্যবসা এবং ঝুঁকিমুক্ত ব্যবসা এখন আপনারা কি বলবেন তাহলে কীরকম ঝুঁকিমুক্ত ব্যবসা ঝুঁকিমুক্ত ব্যবসা হলো বাংলাদেশে ইনভায়রনমেন্টে ব্যবসা করতে হলে একটা বাকি দিতে হয় একটা দোকানে পুঁজি লাগে আর একটা হাতে রাখতে হয় কারণ তিনটা পুঁজি ছাড়া বাংলাদেশে ব্যবসা করা যায় না আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে ব্যবসা করতে হলে বাকি ছাড়া কোনো ব্যবসাই নাই সব ব্যবসা ব্যবসা বলতে হলে বাকি আপনি সে যেই ব্যবসাই করেন এই আমেরিকা থেকে এই পঁচিশ বছরে একটা জিনিস আমার মাথায় আসলো যে এই একটা ব্যবসা সেই ব্যবসার ভিতরে কোনো ই নাই যদিও ইনভেস্টটা অনেক বড় কিন্তু এটার বেনিফিটেডটা রেস্ট অফ লাইফ পাওয়া যায় রেস্ট অফ লাইফ কি মিনিমাম টেন টেন ইয়ার্স নিরবিচ্ছিন্নভাবে একটা সুবিধা পাওয়া যাবে এবং এটা যদি কেউ মুস্তানি করতে আসে কেউ আস্তান মুস্তান বাংলাদেশের সমস্যা আছে আমেরিকায় তো এই সমস্যা নাই বাংলাদেশে যদি কেউ মুস্তানি করতে হলে তাহলে কেউ ফ্রি কাপড় দিয়ে নিয়ে যাবো ফ্রি কাপড় দিয়ে গেলে আমার কয় টাকা লস হইব আমার লস হইব মাত্র হইলো গিয়ে কারেন্ট বিল এছাড়া আর কোনো লস নাই যাক এদিক দিয়ে একটা বেনিফিটেড আছে আর এই ব্যবসাটা সম্পূর্ণ এই কারণে হালাল ব্যবসা বলে এই জায়গায় কোনো সলসাতুরি চিটারি ব্যবসা নাই বাংলাদেশে খাদ্যে ভেজাল এই ভেজাল এই ভেজাল সব দিক দিয়ে ভেজাল আছে এই একটা ব্যবসা আছে ব্যবসার মধ্যে কোনো ভেজাল নেই কারণ মেশিন কম্পিউটার আপনার সাথে বেমেনি করবো না দামেলা করবো না আপনি বাসাতে কাপড় নিয়ে আসবেন আপনি কাপড় দিবেন হ্যাঁ কাপড় দিবেন কাপড় পছন্দ মতো আপনি কাপড় ধুয়ে লুয়ে চলে যাবেন আপনার যা সেট আপ করা আছে তাই এই জায়গায় দুই নম্বরে মেশিন এমন না যে আপনি টাকা কম দিলেন মেশিন কাপড়ে কম ধুয়ে দেবে না আপনি টাকা কম দিলে ওই কম দিলে তো মেশিন অনই হবে না আর মেশিন মেশিনের কাজ করে দেবো যাই হোক অনেক কথা বললাম অনেক বক বক করলাম এখন কাম টু দ্য পয়েন্ট এই মেশিনগুলি আনতে আমি চায়নায় গেছি চার চারবার চায়নায় গেছি প্রথমে মালয়েশিয়া থেকে আমার মাথায় বুদ্ধিটা আসলো যে এই ব্যবসাটা আমি বাংলাদেশে নেব সোফার এনি হাউ আর আমার একটা সমস্যা আছে আমার মাথায় একটা কিরা আছে একবার যদি মাথা আমার ভিতরে পোক ঢুকে এটা আমার সাধ্য কুলাইলে এটা আমি করবই নো ম্যাটার ওয়াট যাওয়াই হইব কারণ এই ব্যবসাটা এই অল্প পরিমাণ টাকা যদিও আমি খুব রিচ ফ্যামিলির না আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমার কাছে ওইটা অনেক টাকা তারপর এটা আমার সাধ্যের ভিতরে ছিল কারণ আমার কামাই করা টাকা কারো কাছে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই মেশিনটা এই ব্যবসার প্ল্যানের কথা যখন আমার বাসায় কইছি ইভেন আমার ওয়াইফরেও কইছি সেও প্রথমে ডিনাই করছে না এটা বাংলাদেশে চলবো না আমার যত আত্মীয় স্বজন আছে সবাই এমন কি অনেক মানুষ আমারে কইছে যে আমারে আমারে পাগলে কুত্তায় কামড়াইছে যে এই ব্যবসা বলে বাংলাদেশে চলবো যাই হোক তারপর আমি নিছি কারণ আমার ধ্যান ধারণা হয়েছে এই ব্যবসা একদিন না একদিন বাংলাদেশ এটা রেজ করবে এইটা রেজিং ব্যবসা নো ম্যাটার হয়তো মেবি ম্যাটার অফ টাইম কিন্তু রেজিং হবেই যাই হোক এখন চায়নার গল্প করি মেশিনটা আনবো তাহলে কীভাবে আনবো যোগাযোগ করলাম বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করে তারপরে এক ব্যক্তির বাঙালি এক ব্যক্তির ঠিকানা নিয়ে চায়নায় গেলাম চায়না যাওয়ার পরে গেলাম যাওয়ার পরে সেই বিভিন্ন জায়গায় আমার নিয়ে মেশিন টেশিন দেখালো দেখার পরে আমার তো ওইভাবে তার সে যে মেশিনগুলি দেখাইছে কারণ যেহেতু আমি আমেরিকায় রয়েছি মেশিন আমেরিকায় আমি লন্ডির সাথে জড়িত ছিলাম আমি জানি যে আমেরিকায় লন্ডিতে কি কি মেশিন লাগে এবং কোন কোন মেশিনের দরকার পড়ে এবং মেশিনের কোয়ালিটি কীরকম হয় কি কি সফটওয়্যার লাগে এই ব্যাপারে আমার একটা ভালো একটা অভিজ্ঞতা ছিল তো সে আমার বিভিন্ন জায়গায় নিয়ে গেল আমি গেলাম দেখলাম দেখার পরে একটা মেশিন আমার কাছে খুব পছন্দ হয়েছে কিন্তু মেশিনটার দাম চাইছে অনেক সে আমার ওইখান থেকে ডাইভার্ট করে আমি সে অন্য জায়গায় নিয়ে যাইতে চাই কিন্তু আমার মনটা পড়ে রয়েছে ওই জায়গায় কারণ তারা একটা কথাই বলছে সেই সেই লোক যে ওরা শুধু ইউরোপ আফ্রিকা এবং আমেরিকায় মেশিনগুলি সাপ্লাই দেয় যাই হোক ওখান থেকে চলে আসলাম প্রথম চায়নায় গেলাম চায়নায় গিয়ে চলে আসলাম পরের বার দ্বিতীয়বার চায়নায় গেলাম চায়নায় গিয়ে খোঁজ করে সেই মেশিন পাইলাম আবার চলে আসলাম এখন মেন একটা বিশাল বড় একটা পয়েন্ট হয়ে গেছে প্রবলেম হয়ে গেছে প্রবলেম হয়ে এলো এই মেশিনগুলি যে চলবে সেই কয়েনগুলো আমি পাবো কোথায় কারণ বাংলাদেশে যে পাঁচ টাকার এক টাকার কয়েন ওই এক টাকার coin And this, all those machines sitting here, this is for the ready to ship, right? Yes, it's after uh, testing and put here waiting for packing and ready for shipping. How you make the order? Uh, if, uh, the, when customer place an order, then you guys start the making the machine. You guys don't have the, any ready-made machine, right? Yeah, but all this uh, machine we, are, we have the orders. Yeah. When, when we receive the machine, we start, uh, we receive order, we start uh, prepare the machine. When the people are the, uh, the start paying uh, deposit money, then yeah. they you start making the billing. Yes. So you don't keep the ready-made machine. Yeah. All we, machine. Yeah. I can see here all from the order machine. Yes. The customer order, you just prepare. Now yeah, this yeah. machine for ready for ship. Yes. Okay, you ship around the global the world or you ship which country you guys are uh, most probably selling that this machine? Uh, all products still the worldwide, the all, all corner, the all corner of the world. But uh, mostly is for uh, Southeast Asia and uh, Middle East and uh, East Europe, East Europe and uh, South South America. China গেলাম দ্বিতীয়বার প্রবলেম ফেস প্রবলেমে পড়ছি এই মেশিনগুলি যে চালাবো সেই কয়েন কোথায় কয়েনটার তো ব্যবস্থা নাই তা আবার কী হইব আবার সেই গুয়াংজো যাইতে হইব সেই কয়েনের জন্য গেলাম গুয়াংজো গুয়াংজো গিয়ে গেছি গুয়াংজো যাওয়ার পরে ওরা বললো যে ব্যাপার যেই সব যে কয়েন আছে ওই কয়েন চাইনিজ কয়েন চিনে আর ওরা মালয়েশিয়ার জন্য মেশিন বানাইছে সেই মালয়েশিয়ান রিঙ্গিট চিনে মালয়েশিয়ান পয়সা চিনে এখন বাংলাদেশি টাকা চিনে না তাহলে কি করতে হবে তাহলে ওদের বললাম যে ঠিক আছে আমি আবার পরে আবার চায়না আসতেছি চায়না আসার পরে আমি তোদেরকে বাংলাদেশি টাকা দিয়ে দেবো ওইগুলো টাকা চিনার জন্য কারণ এই মেশিনগুলো এলো একটা লোক আসবে আইসা সে এটিএমের ভিতরে ওই কয়েন এটিএম কয়েন এটিএমের ভিতরে বাংলা টাকা দিবে সেখান থেকে কয়েন ডিসপা কয়েন বের হবে সেই কয়েনগুলি মেশিনে দিলে মেশিনগুলি চলবে তার মানে এই এটিএম কয়েন এটিএমটাও একটা বিশাল বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে যাই হোক তারপরে দ্বিতীয়বার গেলাম তৃতীয়বার দ্বিতীয়বার গেলাম আরেকটা ভুল করে আসলাম তৃতীয়বার গেলাম তৃতীয়বার গিয়ে ওরে নতুন পাঁচশো টাকার নোট একশো টাকার নোট এবং বাংলাদেশি টাকা এবং পঞ্চাশ টাকার নোট দিয়ে আসলাম আর এক হাজার টাকার নোট দিয়ে আসলাম সেই এক হাজার টাকার নোট ওইভাবে তাইওয়ানতে সে সফটওয়্যার করে নিয়ে আসছে তারপরে আমার জন্য মেশিনগুলি রেডি করছে এই গেল এটিএমের ফাংশন চায়না গেলাম চায়না যাওয়ার পরে ওরা বললো যে ঠিক আছে তুই কীভাবে ক্যাশ নিবি না এলসি করবি আর এলসি করতে হলে তো আমার লাইসেন্স থাকবে আমার কোনো লাইসেন্সের প্রবলেম লাইসেন্সের জন্য বিভিন্ন দ্বারের কাছে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হইতেছে যে ভাই আমার লাইসেন্স দাও যাই হোক একজনের কাছে লাইসেন্স পাইছে সেই লাইসেন্সের পাওয়ার পরে সেও তার কাছে জিম্মি হয়ে গেলাম সে বিভিন্নভাবে এই একটা ভুল হইলে ছোটোখাটো একটা ভুল হইলে কারণ একটা ভুল হইলে ওই চায়না ওই টাকাটা নিতে পারে না চায়নাতে আমার ইমেল করে সে মানে সে একটা জগা খিচুড়ির অবস্থা হয়ে দাঁড়াইছে যে লাস্টে ওরে পাঁচ হাজার এলসি করলাম সে এক হাজার ডলার সে ওলসি ওই জায়গাতে হবে না তাহলে কী হবো ক্যাশ দিতে হইব সে আমেরিকাতে আবার সেই ডলার ক্যাশ ডলার ওরে আবার সে চায়না পাঠাইলাম বিভিন্ন ঝামেলা করে বাংলাদেশে আনলাম এক সিএনএফ এজেন্টের সাথে কথা হইলো সে বলল যে ব্যাপার ঠিক আছে সে দুই লাখ টাকার ভিতরে মালগুলি ছাড়াই দিবে সে দুই লাখ টাকা মাল ছাড়াই দিবে কোথায় এখন বাংলাদেশে আসার পরে এটার যে উনানব্বই পার্সেন্ট সে বলছে যে আমার টোটাল দুই লাখ টাকা ছাড়াই দিব ওই জায়গায় তো আমি কত পার্সেন্ট ট্যাক্স তো আমি জানি না সে আমার সেই উনানব্বই পার্সেন্ট ট্যাক্স দিয়ে মালগুলি আনতে হয়েছে উনানব্বই পার্সেন্ট ট্যাক্স আর হলো চায়না থেকে বাংলাদেশ চিটাং পর্যন্ত শিপিং কস্ট সব কিছু মিলিয়ে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট খরচ করছে তার মানে আমি ওই মেশিনগুলি বা চায়না থেকে কিনছি বাইশশো পঞ্চাশ ডলারে আমার বাংলাদেশ এসে পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে আরও বাইশশো বাইশশো পঞ্চাশ ডলার পার পিস খরচ হয়েছে যাই হোক এই ব্যাপারে দামটার ব্যাপারে কিছু বলবো না তদুপরি আমার কাছে একটা ভালো লাগছে সেই জন্য আমি এখন গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশে প্রথম এই এই কয়েন লন্ড্রি মেশিনের কয়েন ওয়াশিং মেশিন আমি বাংলাদেশে নিয়ে আসছি এবং আমার এই মেশিনগুলি ইউএস স্ট্যান্ডার্ডেড ইউএস কোয়ালিটির পুরা এক বছরের ওয়ার ওয়ারেন্টি গ্যারান্টি ছিল ও বাইদ একটা কথা বলি যখন মেশিনগুলি আমি ইনস্টল করি কারণ ইনস্টলেশনটা আমি নিজে করছি কারণ আমি যেহেতু আমি দুই বছর এই ওয়াশিং মেশিন প্ল্যান্টের সাথে আমি জড়িত ছিলাম সেই সুবাদে এর এ টু জি এভরিথিং আমি জানতাম এর নারী নক্ষত্র কোথায় সার্কিট ব্রেকার কোথায় মাস্টার কন্ট্রোলার কোথায় এই সেই ড্রাম যে ড্রামটা সার্কুল করে কোথায় বেল ভি বেল্ট দিয়ে এভরিথিং দ্য ড্রেনিং সিস্টেম দিয়ে শুরু করে এবং ওয়াটার বাল্ব দেওয়া এরকম কোনো কিছু নাই যেটার ভিতরে আমার হাতের ছোঁয়া ছিল না আমেরিকায় সেই সুবাদে আমি সবই জানতাম আমি নিজে একটা লোক নিয়ে আমি নিজে এগুলো ইনস্টল করেছি এবং আমার কোনো সমস্যা নেই ইনস্টলেশনে আমার কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হয়েছে কারণ এই দেশে আমেরিকায় ইচ্ছা করলে ফ্রগ লিপ পাওয়া যায় ওজন উঠানোর জিনিসপত্র ইজি পাওয়া যায় হ্যান্ড ট্র্যাক পাওয়া যায় বাংলাদেশে গিয়ে হ্যান্ড ট্রাক পাই না কারণ এক একটা মেশিনের ওজন হলো দুইশো কেজি থেকে দুইশো কেজি এবং সাড়ে তিনশো কেজি হলো গিয়ে আপনার ড্রায়ার ড্রায়ার মেশিন যেহেতু ড্রায়ার আসে ডাবল স্টেক উপরে একটা নিচে একটা দুইটা ড্রায়ার আসে তাহলে দুইটার ওজন প্রায় সাড়ে তিনশো কেজি তা এইটা একটা বিশাল বড় সমস্যার আমি ফেস করছি তদুপরি আমি বলবো যেহেতু করোনার পরিস্থিতিকালে আমি নিছি মেশিনগুলি আশানুরূপ ব্যবসা করতে পারি নাই কারণ ছোটোখাটো গার্মেন্টসগুলি বন্ধ হয়েছিল আমার একটা টার্গেট ছিল যে ছোটোখাটো গার্মেন্টসের যেসব ওয়াশিংগুলি আসবে এগুলি হচ্ছে সব আমি আমি ধরতে পারবো কারণ সব ওয়াশ গার্মেন্টসে কিন্তু ওয়াশিং প্ল্যান্ট নাই ওদের কাপড় ধোয়ার জন্য একদিন শুধু শুধু একটা কথা বলি একদিন একটা অর্ডার পেয়ে আমি বিশ হাজার টাকা মেক করেছিলাম আমার আমার সেই শোরুমে ছয়টা ওয়াশিং মেশিন এবং চারটা চারটা ড্রায়ার আছে ড্রায়ার দিয়ে আমি শুরু করছি ওখানে মোটামুটি কোথায় ঠিক আমেরিকা আজকে আপনারা যে ভিডিওটা দেখলেন ঠিক তার আদলতে ওইখানে আমি বানানোর চেষ্টা করছি আপনারা যারা দেখতে চান এই ব্যবসাটা সম্বন্ধে আগ্রহী আগ্রহী তাদের সবাইকে বলবো আসলে এই ব্যবসাটা আমি যে ফ্যাক্টরি থেকে মাল আনছি মালগুলি সেগুলো ইউএস কোয়ালিটির মাল আপনারা কারো যদি কারো যদি এই ব্যবসাটা করতে চান আমি বলবো এই ব্যবসাটা ওই ওইখান থেকে মেশিন আনেন অ্যাটলিস্ট আমার কাছে একটু ফোন করে জিজ্ঞাসা করেন আমি আপনাদের হেল্প করতে পারবো কিভাবে এই মেশিনগুলি আনবেন কিভাবে ইনস্টল করবেন কিভাবে কি আনুষঙ্গিক সব কিছু আমার নৌকে দর্পণে কারণ বাংলাদেশে এই পর্যন্ত কেউ নাই কেউ এটা জানে না এটা কেউ যদি বলে এই ভিডিও দেখার পরে আমি তার সাথে চ্যালেঞ্জ করবো কেউ যদি বলে যে তার এই অভিজ্ঞতা আছে কারণ আমি এটা এই ব্যবসাটা করার জন্য আমি বাংলাদেশে গাডে গাডে স্টে ঢাকা শহরে এমন কোনো দোকান নেই এমন কোনো শোরুম না আমি যেখানে না গেছি পাইতেছি কারণ নাই হ্যাঁ আছে বড় বড় ওয়াশিং প্ল্যান্ট আছে যেগুলো গার্মেন্টসের জন্য সেই একই জিনিস ওইটাও আমি যে মেশিনগুলি এগুলো গার্মেন্টসেই আসে কিন্তু গার্মেন্টসে আসে পঞ্চাশ কেজি একশো কেজি পাঁচশো কেজির মেশিন ওই মেশিন আর এটা হলো দশ বারো কেজির মেশিন একই সাইজের ওইটা হলো বড় ভাই এটা হলো ছোটো ভাই কিন্তু বাংলাদেশে নাই কেউ যদি বলে এটার বুয়া কথা বলে মিথ্যা কথা বলে কারণ বাংলাদেশে মানুষ আমেরিকায় পঁচিশ বছর থেকে একটা জিনিস বুঝছে মানুষের ব্লাপ দেওয়া মানুষের সাথে চিটাটি করাটা শিখি নাই যাই হোক তারপরেও বলবো কারো যদি এই ব্যবসা করার কোনো ইচ্ছা থাকে এটা একটা সৎ হালাল ব্যবসা এই পঁচিশ তিরিশ লাখ টাকা খরচ করে এখন ইউরোপে গিয়েও কোনো লাভ নাই আমেরিকা এসেও কোনো লাভ নাই কারণ অবৈধ এসে বৈধভাবে আসতে পারলে সেটার অন্য ব্যাপার বলবো এই ব্যবসাটা আপনারা করেন এই ব্যবসাটা অনেক লাভজনক ব্যবসা এবং পুঁজি আড়ানোর কোনো সমস্যাই নাই কারণ দুইশো পঞ্চাশ কেজির মেশিন কেউ মাথাত করে লয়ে যেতে পারবো না আর এটা বেচতে হইলেও একটা জায়গা লাগবো আরেক জায়গায় আর বেচবো না যখন এই ব্যবসাটা এই ব্যবসাটা টাকা আসা শুরু করবে যখন টাকা সে প্রতিদিন সকালবেলা খালি হাতে যাবে রাত্রে বইরে টাকা বইরে নিয়ে আসবে তার কারেন্ট আর পানির বিল ছাড়া কোনো খরচ নাই সেই ব্যবসা জীবনও সারবো না তবে সবাইকে বলবো এই ব্যবসাটা অ্যাকচুয়ালি সুইটেবল ফর দ্য শহর শহরকেন্দ্রিক ব্যবসা এটা যদি কেউ গ্রামে গঞ্জে ছোটোখাটো জায়গায় করতে চায় তার জন্য এটা ভুল ধারণা এটা করতে পারবে না এটা মেনলি বড় বড় শহরে এই ব্যবসাটা হবে তা আজকে আশা করি আপনাদের সবার এই ব্যবসাটা এই সম্বন্ধেও দুইটা ভিডিওতে আমার এই দুইটা ভিডিওতে আপনারা যতটুকু পারছি আমার জানানোর চেষ্টা করছি তারপরে ডেসক্রিপশনে আমার নাম্বার টেলিফোন নাম্বার সব কিছু আমার ঢাকার সেই শোরুম সেই শোরুমের যেখানে আমি মেশিন দিয়ে এই লন্ড্রি কয়েন লন্ড্রি মেশিন ই করছি স্থাপন করছি আপনারা সেখানে যাইতে পারেন তার অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে আশা করি হয়তো কারো না কারো যদি এই ভিডিওটি কাজে লাগে তাহলে আমার এই ভিডিও করাটা আমি সার্থক বলে মনে করি ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন ফোর এফ এম ফোরের সাথে থাকবেন ইউএসবি ডিভিশনের সাথে থাকবেন অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ